চেহারা দেখে কি বুঝবে আমার কোনটা যাচাই করে দেখলে না বুকের ভেতরে রাখা তোমার ছবি ঠিক যেন বেঁধে রাখা আয়না সারাক্ষণ তোমাকে না দেখিলে ওটাই আমার ভালো যায় না চেহারা দেখে কি বুঝবে আমার মনটা যাচাই করে দেখলে না ভেতরে রাখা তোমার ছবি ঠিক যেন বেঁধে রাখা হয় না চাওয়া পাওয়ার স্বাদ আমার বাকি জীবন কাটে যেন ধরে তোমার হাত কোনো চাওয়া পাওয়ার স্বাদ আমার বাকি জীবন কাটে যেন ধরে তোমার হাত ভালোবেসে মুছে দিও মনের প্রতিঘাত ছুবে আমার মনটা যাচাই করে দেখলে না বুকের ভেতরে রাখা তোমার ছবি ঠিক যেন বেঁধে রাখা হয় না করি আমি চাই না গাড়ি বাড়ি শুধু তোমায় যেন ভালোবেসে মরে যেতে পারি করি আমি চাই না গাড়ি বাড়ি শুধু তোমায় যেন ভালোবেসে মরে যেতে পারি তুমি পাশে থাকলে মনে খুশি লাগে ভারী দূরে গেলে বারে চেহারা দেখে কি সেটা যাচাই করে দেখলে না বুকের ভেতরে রাখা তোমার ছবি ঠিক যেন বেঁধে রাখা আয়না চেহারা দেখে কি বুঝবে আমার মনটা যাচাই করে দেখলে না বুকের ভেতরে রাখা তোমার ছবি ঠিক যেন বেঁধে রাখা আয়না সারাক্ষণ তোমাকে না দেখিলে দেখলে না বুকের ভেতরে রাখা তোমার ছবি ঠিক যেন বেঁধে রাখা আয়না চেহারা দেখে কি বুঝবে আমার মনটা যাচাই করে দেখলে না চেহারা দেখে কি বুঝবে আমার মনটা যাচাই করে দেখলে না